দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ গোটা জিরে দুটো এলাচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের পাঁচটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ খুব ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আন্দাজ মতো নুন নুনটা এই জন্যে দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা বেশ নরম হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি এখানে দিচ্ছি আড়াই চামচের মতো আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো চিকেন কষাটা কিন্তু হাতে একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো একটা বড় সাইজের টমেটো কুচি আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব টমেটোটা গলে না যাওয়া পর্যন্ত মশলাটা কষাতেই থাকবো দিয়ে দিচ্ছি আরও হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ চিনি মশলা কষানোর সময় যদি এক চামচ চিনি দেওয়া যায় তাহলে কিন্তু দুর্দান্ত কালার আসেই মশলা কিন্তু মোটামুটি কষানো আমার প্রায় হয়ে এসেছে এই সময় আমি দিয়ে দেব এক বাটি মতো টক দই এখানে আমি প্রায় পঞ্চাশ গ্রাম বা তার থেকে একটু বেশি টক দই দিয়েছি টক দইটা আমি আগে থেকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম কমিয়ে রাখতে হবে না হলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে টক দইটা দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করেছে আমি এবার এক এক করে চিকেনের পিসগুলো দিতে থাকব আমি এখানে চারশো গ্রামের মতো চিকেন নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চিকেনটা আমি কষিয়ে নেব মিনিট দশেক আমি এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে দেব মাঝে মাঝেই একটু একটু করে নেড়ে ছেড়ে দেবো মিনিট পনেরো কুড়ি এইভাবে কষিয়ে নেওয়ার পরে আমি খুব সামান্য পরিমাণে প্রায় হাফ কাপের মতো জল দিয়ে দিলাম যেহেতু এটা কষা তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো খুব সামান্য পরিমাণে কসৌরি মেথি মিনিট পাঁচেক হাই ফ্লেমে আমি ফুটিয়ে নিচ্ছি সবশেষে সামান্য নুন মিষ্টি দিয়ে দেব যে কোনো অনুষ্ঠানের দিনে পরিবারের সবার জন্য বানিয়ে ফেলতে পারেন এইভাবে চিকেন কষা